নিজেকে সিবিআই অফিসার বলে পরিচয় দিল এক যুবক কিন্তু কথা শুনে সন্দেহ হয় নাজিরপুর পুলিশ তদন্ত শাখার আধিকারিক তাকে তেহট্ট থানায় পাঠালে জানতে পারা যায় তিনি কোনো সিবিআই অফিসার নন প্রাথমিকভাবে জানতে পারা গেছে যুবকের নাম সামিম রেজা সর্দার বাড়ি তেহট্ট থানার রাজাপুর কিন্তু বর্তমানে প্রতাপনগরের বাসিন্দা সূত্রে খবর রাত সাড়ে দশটা নাগাদ নাজিরপুরের বাজারে পুলিশ রেখা বাইক নিয়ে দাঁড়িয়েছিল এই যুবক কার্ড দেখিয়ে বলে আমি সিবিআই স্পেশাল অফিসার কথা বলে সন্দেহ হয় নাজিরপুর পুলিশ তদন্ত শাখার ভারপ্রাপ্ত আধিকারিকের সেখান থেকে তেহট্ট থানায় তেহট্ট থানার আইসি জানতে পারেন যুবকের দেখানো কার্ড দুটোই ফেক কোনো পরীক্ষা দিয়ে চাকরি পায়নি ওই যুবক জানিয়েছে তাকে ফাঁসানো হয়েছে আজ ওই যুবককে তেহট্ট মহকুমা আদালতে তোলা হয়েছে কতটা সত্যি একটু বলবেন কি সত্যিটা কি একটু যদি বলেন কি কারণে আপনাকে অ্যারেস্ট করেছে আমাকে ফাঁসানো হয়েছে কে ফাঁসিয়েছেন মনে করছেন আমাদের ওখানকারই নাজিরপুরের একটা মেয়ে কি কিভাবে নাম কি নাম কি নাম কি বিথি বিশ্বাস তার সঙ্গে কিসের সম্পর্ক কোনো সম্পর্ক ছিল আপনার নাম কি আপনার নাম কি আপনার নামটা কি আমার নাম থাক